একটুখানি খুশি রেখো নতুন বছর আগে দুঃখ একটু একটু ভুলে যেও নতুন বছর আগে কখনো তুমি এই ভেবো না কে কে আমায় দুঃখ দিল সবাইকে তুমি ক্ষমা করে দিও নতুন বছর আগে কে জানে আবার সুযোগ আসে না আসে এই ভেবে মনের ব্যথা মুছে নিও নতুন বছর আগে কেউ না আমার আগে এই মেসেজটা দিয়ে দেয় তাই নতুন বছরের শুভকামনা নতুন বছর আগে advance Happy New Year and take care. Bye bye.